হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি হয়তো কোথাও থেকে খুব অল্প পরিমাণ ডলার ইনকাম করেছেন হতে পারে পাঁচ ডলার বা দশ ডলার বা তার থেকেও একটু বেশি অথবা অনেক বেশি পরিমাণ হলেও আপনি আজকের দেখানো পদ্ধতিতে খুব সহজে সঠিক পরিমাণ টাকাটা আপনার হাতে নিতে পারবেন সেই ডলার সেল করে আপনি যদি আপনার এই ইনকামটা কোনো এক্সচেঞ্জ সাইটে বিক্রি করে আপনার টাকাটা হাতে নিতে চান তাহলে হয়তো আপনি অনেকগুলো টাকা লস করছেন এবং প্রতিনিয়ত আপনি একটা অল্টারনেটিভ খুঁজছেন যেখান থেকে আপনি সঠিক পরিমাণ টাকা অর্থাৎ ডলার রেট অনুযায়ী যে টাকাটা হওয়ার কথা সেই টাকাটাই আপনি আপনার হাতে নিতে পারেন আজকের ভিডিওতে আমি সেই ধরনেরই একটা পদ্ধতি দেখিয়ে দেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে হয়তো আপনার কষ্ট করে ইনকাম করা টাকাটা আপনি সঠিকভাবে হাতে নিতে পারবেন তার জন্য আপনাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে বাইন্যান্স অ্যাকাউন্ট কি করে খুলতে হয় সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং ইউটিউবে সার্চ দিলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখে দেখে আপনি বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন আমি ধরে নিচ্ছি বাইন্যান্সে আপনি ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এবং আপনার কেওয়াইসি ভেরিফিকেশন শেষ করেছেন এগুলো করার পরে আপনি যখন বাইন্যান্সটা টাকে ওপেন করবেন একেবারে প্রথমেই হোম পেজে আপনি পি টু পি ট্রেডিং নামক একটা অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে আসবে এখানে আপনি উপরের দিকে বাম পাশে কর্নারে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে বাই একটা সেল যেহেতু আমরা এখান থেকে বিক্রি করব আমরা সেল করে দিব তার জন্যে আমরা এই সেলে ক্লিক করব তবে তার আগে এখানে অবশ্যই আপনি আপনার যে ডলারটা ইনকাম করেছেন সেটাকে এই বাইন্যান্সের মধ্যে নিয়ে আসতে হবে যদি বাইন্যান্সে ডিপোজিট করা আপনি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিভাবে ডিপোজিট করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও তৈরি করে দিব ডিপোজিট করে আপনি যখন আপনার ডলারটাকে বাইন্যান্সে নিয়ে আসবেন সেটা সরাসরি আপনার স্পট অ্যাকাউন্টে আসবে আপনি সেটাকে ট্রান্সফার করে ফান্ডিং অ্যাকাউন্টে নিয়ে আসবেন এই ফান্ডিং অ্যাকাউন্টে আনা এবং বাইন্যান্সে ডলারটা নিয়ে আসা যদি আপনি না বোঝেন আমি আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই দুটো বিষয়ের উপরে আরও একটা আলাদা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিতে চেষ্টা করব সেলে ক্লিক করার পরে আপনি নিচে অনেককে দেখতে পাবেন যারা এই ইউএসডিটি কেনার জন্য এখানে অলরেডি বিজ্ঞাপন দিয়ে দিয়ে বসে আছে তবে সবার কাছে আপনি বিক্রি করবেন না এখান থেকে একটু বেশি করে খেয়াল করবেন আপনি যে জিনিসগুলো দেখে এখান থেকে সেলার নির্বাচন করবেন অর্থাৎ আপনি কার কাছে ডলারটা বিক্রি করবেন সেটা নির্বাচন করবেন সেটা হচ্ছে প্রথমেই দেখবেন কমপ্লিটেশন আছে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা সেলারের ঠিক এই জায়গাটাতে সে কতটা অর্ডার কমপ্লিট করেছে সেটা লেখা আছে এবং ঠিক তার বাম পাশে সে কতগুলো অর্ডার পেয়েছে সেটাও লেখা আছে আমি প্রথম যে সেলারকে দেখতে পাচ্ছি সে তিনশো বাইশটা অর্ডার কমপ্লিট করেছে এবং হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি অর্থাৎ তিনশো বাইশটা অর্ডারই সে কিন্তু সুন্দরভাবে সম্পন্ন করেছে ঠিক তার নিচে দেখা যাচ্ছে চোদ্দোশো তিনটা ট্রেড করেছে এই সেলার এবং সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করেছে তবে এদের সবার কাছেই যে আপনি সেল করতে পারবেন এমনটা নয় আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে এখানে সেলার খুঁজে বের করতে হবে তার জন্য এই অ্যামাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এবারে আপনি হিসাব করবেন যে আপনার কাছে কত ডলার ছিল ধরে নেন আমার কাছে এখন থার্টি সিক্স ইউএসডিটির মতো আছে অর্থাৎ থার্টি সিক্স ডলারের মতো আছে আমি এখানে ধরে নিচ্ছি আমার তিন হাজার প্লাস হবে আমি তাহলে এখানে তিন হাজার লিখে একটা কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম ঠিক তার ডান পাশে আছে পেমেন্ট মেথড আপনি এখান থেকে এই পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি কোন মেথডে পেমেন্টটা নিতে চান সেই মেথডটা সিলেক্ট করবেন আমি যেহেতু এখান থেকে বিকাশে পেমেন্ট নিব তাই আমি এই বিকাশ অপশনটাতে ক্লিক করব আপনি নগদে নিতে চাইলে নগদে করতে পারবেন ব্যাংকে নিতে চাইলে ব্যাংকেও করতে পারবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে রয়েছে আমি বিকাশে ক্লিক করে দিলাম তারপরে নিচে কনফার্ম বাটনটাতে ক্লিক করে দিলাম এবার এখানে যেসব সেলারের বিজ্ঞাপন আমার সামনে এসছে তার মধ্যে থেকে আমি চেষ্টা করব যার বেশি ট্রেড আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিটেশন রেট আছে তার কাছে সেল করার তাহলে আমার স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে তবে সব সময় আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিটেশন রেট পাবো না আমাদেরকে যদি নাইনটি অথবা নাইনটি মোটামুটি আমরা নাইনটি থেকেই এখানে পিটুপি করতে পারি এখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে যখনই আপনি কারো কাছে অর্ডার করবেন আপনি যতক্ষণ টাকা বুঝে পেয়ে ইয়েস না করছেন ততক্ষণ কিন্তু তার কাছে আপনার ডলারটা রিলিজ হবে না তবু আমরা চেষ্টা করব সবসময় হান্ড্রেড পার্সেন্টটা নেওয়ার যদি একটু রেট কম থাকে দেখতে পাচ্ছেন এখানে উপরে যে নাইনটি আছে তার রেট আছে একশো টাকা সাতাশ পয়সা আমি নিচে যার কাছে বিক্রি করবে হান্ড্রেড যেটা দেখতে পাচ্ছেন তার রেট আছে একশো টাকা পঁচিশ পয়সা এখান থেকে আমি সেলে ক্লিক করে এই যার হান্ড্রেড পারসেন্ট কমপ্লিটেশন রেট আছে তার কাছে সেল করব। এজন্যে তার নামের পাশে থাকা এই সেল বাটনটাতে আমি ক্লিক করে দেব এবারে নতুন যে পেজে নিয়ে আসবে সেখানে একটা অল বাটন আছে আপনি যদি সমস্ত ইউএসডিটিগুলো অর্থাৎ যেটা আপনি ট্রান্সফার করে আপনার ফান্ডিং ওয়ালেটে নিয়ে এসছেন সবটুকু যদি সেল করতে চান তাহলে এই অল বাটনে ক্লিক করে দিবেন আর যদি আপনি সেখান থেকে কিছু পরিমাণ সেল করতে চান তাহলে এখানে আপনার সেই পরিমাণটা লিখে দিবেন যেহেতু আমি সম্পূর্ণটুকুই সেল করব তাই অল বাটনে ক্লিক করে দিলাম এবারে এই জায়গাতে ক্লিক করে আমার পেমেন্ট ম্যাথড অর্থাৎ আপনাকে যে কিনছে সে কি মাধ্যমে পেমেন্ট করবে সেটা সিলেক্ট করতে হবে তার জন্য এখানে ক্লিক করে দিলাম আমি আগে থেকে আমার পেমেন্ট ম্যাথড অ্যাড করে রেখেছি যদি আপনার অ্যাড করা না থাকে তাহলে এই কলমের মতো আইকনটাতে ক্লিক করে আপনি অ্যাড করে নিতে পারবেন এখান থেকে আমি বিকাশে ক্লিক করে দিলাম তারপরে সেল উইথ জিরো ফি এটাতে ক্লিক করে দিলাম এবারে আপনাকে ওয়েট করতে হবে এই গোল সার্কেলটার মধ্যে দেখতে পাবেন আপনাকে সম্ভাব্য কত সময় ওয়েট করতে হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের মতো আমার ওয়েট করতে হবে আপনি সেলারের সাথে এখানে একটা চ্যাট করার অপশন পাবেন এই চ্যাটে ক্লিক করে আপনি তাকে একটা হাই লিখবেন তাহলে বুঝতে পারবেন যে সে অ্যাক্টিভ আছে নাকি এবং আপনার অর্ডারটা দ্রুত সে সম্পন্ন করবে নাকি আমি এখানে প্রায় তিন মিনিট অপেক্ষা করার পরে দেখলাম আমার বিকাশ থেকে মেসেজ চলে এসছে এখানে আপনারা মেসেজটা দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন বারে আমার টাকাটা বিকাশে চলে এসছে এবং সেলার কিছুক্ষণের মধ্যে এখানে পেমেন্ট মার্ক করে দিবে তবে এই সময়ের মধ্যে আমি অবশ্যই আমার বিকাশ অ্যাকাউন্টটা চেক করে আসবো শুধুমাত্র মেসেজ দেখেই আমি নিশ্চিত থাকবো না যে আমার টাকাটা চলে আসছে কারণ এই ধরনের অনেক স্ক্যাম হচ্ছে যে আপনাকে মেসেজ দেওয়া হলো একটা কাল্পনিক মেসেজ বা তৈরি করে যেটা দেখে আপনি যদি এখানে দেখুন এখনই আমার সেলার এখানে মার্ক করে বায়ার এখানে মার্ক করে দিয়েছে যে আমাকে সে পেমেন্ট করে দিয়েছে এখন আমি যদি পেমেন্ট রিসিভে ক্লিক করি তাহলে পরবর্তী স্টেপ কমপ্লিট করতে হবে এবং বায়ারের কাছে আমার ইউএসডিটা চলে যাবে তবে তার আগে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা চেক করবো যে আসলে আমার টাকাটা ডিপোজিট হয়েছে কিনা পেমেন্ট মার্ক করার পরে আপনাকে যে অথেন্টিকেশন কোডটা দেবে অথবা আপনার ইমেইলে যে কোডটা দেবে সেটা এই জায়গাতে পেস্ট করে দিয়ে নিচের এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন তাহলেই আপনার ডলারটা যে বায়ার ক্রয় করেছে সেই বায়ারের কাছে পৌঁছে যাবে দেখুন সাকসেসফুলি আমার ডলারটা আমার যে বায়ার সেই বায়ারের কাছে কিন্তু পৌঁছে গেছে আমি এখান থেকে জাস্ট ডানে ক্লিক করে দিয়ে বের হয়ে যাব এটাই হচ্ছে সিম্পল একটা মেথড সিম্পল একটা স্টেপ এই স্টেপগুলো আপনি যদি ফলো করেন তাহলে খুব সহজেই আপনি আপনার ডলারটাকে সুন্দরভাবে সেল করে সাথে সাথে টাকাটা হাতে নিতে পারবেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা উপকারী কিনা সেটাও জানাতে ভুলবেন না আপনার যদি এই বিষয়ে আর কোনো মতামত বা পরামর্শ থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন তার জন্য কমেন্টে জানাতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল রয়েছে সেখানেও জানাতে পারেন টুইটারে চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে সেখানেও চাইলে যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের মতো এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে